সুপ্রিয় দর্শক দেখুন তো কত সুন্দর একটা গ্যালারি কিন্তু তা আকর্ষণীয় নয় কিন্তু এইসব কি একটা বান্ধবন জেলা স্টেডিয়াম বলে কথা যেখানে কিনা বাংলাদেশের যে স্বাধীনতা আন্তর্জাতিক স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চের পরের দিন এই অবস্থা আসলে মানুষ কতটুকু অসচেতন হলে এই কাজ করতে পারে সেটা আপনারা জানেন সবাই সব কিছু বুঝে কিন্তু বাস্তবায়নটা হচ্ছে কোথায় উন্নয়নের দেখা কী মানুষ শিক্ষিত হয়ে যে এই উন্নয়ন করে তবে আর কতক্ষণ অপরিষ্কার থাকবে বান্ধবান জেলা স্টেডিয়াম তাই বান্ধব জেলা ক্রিকেট দলের প্লেয়াররা বর্তমানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবে তারা তারা নিজ উদ্যোগে ময়লা পরিষ্কার করার কাজ নিয়েছে যেহেতু তারা এখানে প্রতিদিন প্র্যাকটিস করে আজকে তারা যদি তাদের মাঠ পরিষ্কার না করে তাদের মনে এটা কীরকম এটা একটা পরিবেশের সাথে মানানসই নয় এটা জেলা স্টেডিয়াম বলে কথা তাই না লাগবে হ্যাঁ, ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মাঠে দেন শেষে আমরা আল্লাহ আল্লাহ রহমতে ক্লিন করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পুরোটা পরিষ্কার করার চেষ্টায় আমরা সফল হয়েছি অবশেষে ম্যাচ খেলার মতো একটা পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ করে ফেলেছি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্লেয়াররা এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা মাঠে খেলাটা কত সুন্দর দেখাচ্ছে আর ক্রিকেট ফর ডিসিপ্লিন এটা সবাই আমরা জানি ক্রিকেট ভদ্রলোকের খেলা